আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনারা দেখছেন টেক ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আশা করি বুঝতে পারছেন কী নিয়ে ভিডিও করব সো আপনারা সবাই ম্যাক্সিমাম ছেলেপেলে ফ্রি ফায়ার খেলেন তো অনেকের প্রবলেম হচ্ছে গেমটা খেলতে বাংলাদেশ সার্ভারটা ব্যান হওয়ার পর থেকে আমরা যারা ভিপিএন দিয়ে খেলি ভিপিএন দিয়ে খেলা যায় বাট অনেকেরই এই প্রবলেমটা হয় যে ভিপিএন কানেক্ট করে গেম খেললে কিছুক্ষণ পর অটোমেটিকই ভিপিএনটা বন্ধ হয়ে যায় সো এই প্রবলেমটা শুধু আপনাদের না আমার সাথে হয়েছে সো আজকে এটার সলিউশন আপনাদেরকে দেখিয়ে দিব আজকের পর থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর থেকে আপনাদের ভিপিএন আর বন্ধ হবে না ট্রাস্ট মি আমি নিজে এটা ট্রাই করে দেখেছি এবং এটা প্রুভেন্ট সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো কিছু হবে সো <coughs> এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি দুইটা ভিপিএন দেখাইছিলাম আপনাদেরকে আরেকটা হচ্ছে সুপার ভিপিএন আর একটা হচ্ছে স্কাই ভিপিএন সো এই ভিডিওটা দেওয়ার পরে একজন কমেন্ট করেছিল শুভ মেবি তার নাম সো তোমাকে বলছি শুভ ওই তুমি আজকের ভিডিওটা যেভাবে দেখাবো সেভাবে কাজ করবে তাহলে তোমার ভিপিএন বন্ধ হবে না এবং তুমি গেম খেলতে পারবে আর তোমার যে দুই জিবি র্যামের কথা বলছো ওইটা প্রবলেম না ভিপিএনের সাথে কোনো সামঞ্জস্যতা নাই আর ভিপিএন এক জিবি র্যামেও ভিপিএন কানেক্ট হয় আমার নিজের এক জিবি যখন ছিল আমি নিজেও ভিপিএন কানেক্ট করতে পারছি এবং অনেক কিছু করছি সো এটা জাস্ট আইপি চেঞ্জ করে ঠিক আছে এটার সাথে র্যামের কোনো ডিফারেন্স নাই তুমি এটা অনায়াসে খেলতে পারবা চেক করে দেখো আর তোমার যেহেতু দু জিবি র্যাম তুমি বুঝতে পারছো একটু ল্যাগ করবে বা একটু প্রবলেম হবেই আমার তিন জিবি র্যামের ফোন তাও অনেক সমস্যা হয় ইভেন আমার ফ্রেন্ড একজন আছে সেও আমাকে বললো যে তার ভিপিএনও নাকি বন্ধ হয়ে যাচ্ছে ওর কিন্তু চার জিবি র্যাম ফোনে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তো তুমি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই তুমি আজকে আজকের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সো স্কাই ভিপিএনটা অন করবে এটা একটু ভালো হ্যাঁ সুপার ভিপিএনের চেয়ে স্কাই ভিপিএনটা একটু ভালো তো স্কাই ভিপিএনটা অন করবে অন করার পর এটা যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে তাহলে গেম প্লে করলে ভিপিএন বন্ধ হবে না এটা চালু করার পরে এটা কানেক্ট দিবে কানেক্ট হোক আমার নেট প্রবলেম একটু আমি টেলিটক সিম ইউজ করি বুঝতে পারছেন টেলিটক সিমে একটু প্রবলেম হয় দেখুন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এবার এটা হোম বাটনে ক্লিক করে এইবার যেটা এই মেনু বার আনেন না এইভাবে মেনু বার আনতে হবে দেখুন এই দেখুন এইভাবে আনতে হবে আপনাদের সবাইকে দেখুন এভাবে অনেকগুলো অনেকগুলো অ্যাপস কিন্তু ওপেন থাকে এইভাবে আনতে হবে আমার এটা ওপো ফোন সো ওপো সব ফোনেই মেবি এরকম হওয়ার কথা তো এখানে টাচ করবেন এই আপনাদের এই যে এটা এটা এই যে ভিপিএনটা এটা টাচ করে নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দিবেন তাহলে দেখুন উপরে দুইটা অপশান আসছে না প্রথমে যে অপশানটা সেটা হচ্ছে লক আপনাদেরকে লকে ক্লিক করতে হবে দেখুন এখানে একটা লক আইকন চলে আসছে এভাবে আপনাদেরকে লক করে দিতে হবে ঠিক আছে দেখেন এখানে আবার আনলক আসছে আনলক করব না এখন তো এইভাবে লক করে দিতে হবে লক করে দিলে আপনার ভিপিএন কখনোই বন্ধ হবে না আপনি গেম খেলার পরেও বন্ধ হবে না বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নাহলে আমি গেম প্লে করে দেখাতাম গেম প্লে করতে গেলে এবার রেকর্ড হচ্ছে ল্যাক করতে পারে তারপরে দেখি আপনাদেরকে দেখানো যায় কি না দেখুন আমি গেমে ক্লিক করলাম দেখুন আমার ভিপিএন কিন্তু এখন অন আছে ভিপিএন কিন্তু বন্ধ হয়নি উপরের দিকে তাকান দেখেন ভিপিএন লেখা আছে লাল দাগের ভিতরে দেখেন আমি উপর থেকে টাচ বার টানছি দেখুন ভিপিএন লেখা আছে এবার আমি এই ভিডিও বানানোর আগে আমি গেম খেলছি দুই তিনটা ম্যাচ খেলছি টানা ম্যাচ খেলছি কোনো ভিপিএন অন হয়নি ও অফ হয়নি বুঝতে পারছেন আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করছি আচ্ছা আমি এটা পজ করে দিই গেমটা প্লে হোক আচ্ছা দেখুন গেম কিন্তু অন হয়ে গেছে গেমে আমি প্রবেশ করে ফেলছি এবং দেখুন ভিপিএনটা এখন অন আছে ভিপিএন কিন্তু কেটে যায়নি এই দেখুন উপরের দিকে ভিপিএন অন আছে বুঝতে পারছেন আর এভাবে আপনারা করবেন এভাবে গেমও খেলতে পারবেন আমি নিজে তিন চারটা গেম খেলছি আজকে খেলছি এই ভিডিও করার আগেও খেলছি আমি প্রতিনিয়ত এখন এভাবে খেলি প্রবলেম হয় না একবারও বন্ধ হয় না আর আমি এটাও ট্রাই করছিলাম যে দেখি তো ই হয় নাকি যে আমি ওই ভিপিএনটা লক না করেও খেলতে গেছিলাম তখন দেখলাম হ্যাঁ আমারও ভিপিএন বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা ওইভাবে লক করে দিয়ে খেলবেন বুঝতে পারছেন তো কিভাবে বলছি এভাবে করবেন তাহলে গেম খেলতে পারবেন আর শুভ তুমি আশা করি তোমার সলিউশন পাইছো তুমি এটা করে দেখো তুমি গেম খেলতে পারবা প্রবলেম হবে না আর এভাবে তুমি গেম কন্টিনিউ করতে পারবা তোমার ভিপিএন বন্ধ হবে না আর এ দেখো এখানে লক করা আছে না ভিপিএনটা যখন বন্ধ করবে তখন এখানে আনলকটা উঠিয়ে দিবে এভাবে আনলক করে ফেলবে এখানে এই যে এভাবে লক করবে আবার এভাবে টান দিয়ে এটা আনলক করে দিবে আনলক করে দিয়ে তারপরে ডিসকানেক্ট করে দিবে ধরো এখন আর তুমি খেলবে না এখন ডিসকানেক্ট করে দেবে এভাবে এভাবে ডিসকানেক্ট করে দেবে ঠিক আছে আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ওই অনেকেরই প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে সবারই ভিপিএন বন্ধ হয়ে যাচ্ছে এভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আর এটা তো ফ্রি ভিপিএন বুঝতেই তো পারছেন এটা তো আমরা টাকাতে কিনে নিয়ে নিই পেড ভার্সন তো কিনে নিই তাই প্রবলেম হবেই তো এইভাবে ঠিক খাটিয়ে এইভাবে কাজ করতে হবে এভাবে কাজ করলে আপনারা বুঝতে পারবেন খেলতে পারবেন সমস্যা হবে না সো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কি ধরনের হেল্প লাগবে সেটাও জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই